মাঝে মাঝে ছুটে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথ চেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে চোখ পাশে আছি আমি তোমার আজ কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সীমি ছিল